আমি চেষ্টা করব সামনে এগিয়ে যাওয়ার জন্য সবাই আমার জন্য দোয়া করবে আর না তো আমাদের ভিতরে একটু আগুন লাগিয়ে দাও চেষ্টা করব শুরু করো নিভে না praga আগুন লাগাইয়া দিল কোনে হাসন রাজার মনে আগুন লাগাইয়া দিল কোনে জ্বলিয়া জ্বলিয়া যায়